ওই রাত্রে ওখানে বাদ দিয়ে আল্লাহ রাস্তা এই দুগ্গো বাতা নিয়ে খাইয়া এই মশার কামড় লইয়া এই লঞ্চে থাকি ওই তো মোবাইল বাড়ি করি না মোবাইল করলে ওই বাচ্চা কাছে কান্দন লয় বুঝলেন এবার রাত্রে ওখানে দুগ্গো বাতা নিয়ে খাই যে বাড়ির কথা মনে ওড়ে কাল চোখ দিয়ে পানি পড়িয়ে যায় লঞ্চ বন্ধ প্রায় এই দুই মাসের কাছাকাছি আইছে এই দুই মাসের কাছাকাছি লঞ্চ বন্ধ এর ভিতরে ধরেন একটা লঞ্চে প্রায় আটজন নয়জন স্টাফ সব ছুটি দিয়ে একজন রাখছে সেই একজন লোকেরও খোরাই টাকা দেনা বেতন টাকা দেনা ওই রাত্রে ওই ওখানে বাদ দিয়ে আছে এই দুগ্গ ভাতা নিয়ে খাইয়া এই মশার কামড় লইয়া এই লঞ্চে থাকি কোনো খোঁজ খবর নে না আর আমাকে সরকার দিয়ে একটু সাহায্য পাই না এটাই একটা দুঃখের ব্যাপার এই আমি ইয়ান বেশি কিছু বলবো না আমার শরীরটা প্রায় অসুস্থ না খাইতে না খাইতে ফ্যামিলিতে আছে আমার লইয়া আষ্টজন কামাই আমি একলাই করি আর আমার ছোটো পোলাপ দোহানে থাকে ওরে মাসে দুইশো টাকা দেয় ছোট এই এই দিয়ে সংসার চালাই এখন তো ওই তো মোবাইল বাড়ি করি না মোবাইল করলে বাচ্চা কাচ্চায় কান্দন লয় বুঝলেন এবার রাত্রে হয়তো তোকে বাতার নিয়ে খাই যে বাড়ির কথা মনে ওড়ে কাল চোখ দিয়ে পানি পড়ে যায় আর মালিকেরা ঈদের কালে ঈদ করছে এসি গাড়িতে ঘুরতে গেছে পার্কে এও চোখে দেখছি স্টাফের খবর লয় নাই এই লঞ্চের টাকা দিয়ে বাড়ি করছে গাড়ি করছে সব কিছু করছে তবু তারা লঞ্চের স্টাফের কোনো মূল্যায়ন করে না এইবেল বলছি যে ঈদ কুরবানিতে জাগাত দেন না খয়রাত দিন একটু খয়রাত দেন বুঝবেন যে স্টাফের বেতন দিনে খয়রাত দিছি এও দে না ওগুলো এত বড় খারাপ মির্জাফর আমার সংসারে সাতজন লোক আমার খাওয়াইয়া আমি একা কামাইকা কিন্তু পঞ্চাশ টাকা মালিক দৈনিক খোরাকি দেয় পঞ্চাশ টাকা খোরাকি দিয়া আমি নিজে খামু না বাড়ি পাঠামু তিন বেলা আমার নিজের খাইতে হয় নিজের পঞ্চাশ টাকা হয় এই এই জবানায় তারপরে ফ্যামিলিটা পুরো ফ্যামিলিটা আমার টানতে হয় এই জন্য দুই মাস ধরে লঞ্চ বসা লঞ্চ চলাকালে তো নিজের টাইনে কিছুটা চলতে পারতাম বাড়ি ফ্যামিলি চালাইতে পারতাম দুই মাস ধরে লঞ্চ বসা এখন কামাই নাই রোজগার নাই কিভাবে চলি সরকার আমাদের দিকে একটু খেয়াল নিলে তবু আমরা ই করতে পারতাম কিন্তু আমার ফ্যামিলি চলে না আমি নিজেও চলতে পারি না ফ্যামিলি চালাই কীভাবে আমার দাবি লঞ্চ ছাড়িয়ে দেব নাহলে সরকার আর্থিক সাহায্য করুক আমাকে তো এছাড়া চলার কোনো লাইন নেই